what is up good people and you're watching another brand new video hi কে অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন by the way after long time আমি আমার আওয়ার ফাইভ এম নিয়ে বের হয়েছি সেভেন সিক্স ফাইভ কিলোমিটার্স ছটা সাতটা Mobil down nice what a maintenance সেই না অ্যান্ড এখন আমি মানে আজকে সারাদিন চালার আগে এখানে একটা রান করব রান করার পরে then moto block set up শপে যাব কারণ নিউ ক্যামেরা ইনস্টল করব একটা চিন্তা করতেছি অ্যান্ড এই ক্যামেরা দিয়ে যারা ভিডিওটা দেখতেছেন এই ক্যামেরাটা চলে যাচ্ছে গন্ধদার কাছে গন্ধদাও এখন থেকে এই মোটো ব্লক করবে অ্যান্ড আমি এখন একটা নিউ ক্যামেরা নিব অ্যান্ড মেবি হিরো নাইন আর টেন অ্যান্ড দেখি কোনটা প্রেফার করে কজ মোটোব্লক সেট আপটা একটু প্যারা একটু প্যারা সবগুলো পার্টস কালেক্ট করা একটু ঝামেলা তো দেখি কি হয় আজকে সেই শপেও যাব বাট আজকে মঙ্গলবার মঙ্গলবার তো অফ থাকে বসুন্ধরা তাই মোহাম্মদপুরে একটা শপ আছে ওইখানে যাব আগে তারপর দেখা যাক কি হয় আর শীত তো প্রায় কমে আসছে একটা বাইকের ট্যুর দরকার প্রচুর লেভেলে বাইকে ট্যুর দরকার আর সামনে যাওয়া যাবে না গেলেই মামলা হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ মকুর কাগজও অলরেডি কিন্তু চলে আসতেছে গন্ধ এই সপ্তাহে আসবে আর গন্ধটা তো সেই পড়ছে আমার এটার কোনো নামই নেই চিন্তা করতেছি এইটা সেল দিয়ে ইন্দোনেশিয়ান নিয়ে নিব নাকি গাইস কমেন্টে জানান তো এটা সেল দিয়ে কি ইন্দোনেশিয়ান নেওয়া যায় কিনা মানে রেড হোয়াইটটা কজ ইনডোর ফ্যান বেসিক্যালি আগে থেকেই কারণ আমার জি সিক্স আরও ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভি থ্রিটাও ইন্দোনেশিয়ান ছিল আর ফোর ভি তো ইন্ডিয়ান ফোর ভির একটা নতুন মডেল আসতেছে আর পি দুশো পিসের মধ্যে যদি একটা কপালে জোটে তাহলে better no hmm better better তো ওই দোকানটা হয়েছে ইয়াতে কৃষি মার্কেট মাত্র একটা ছোট ভাই আমার পাস করলো মাথাটা লুকায় ফেলছে আর কি গার্লফ্রেন্ড সাথে ছিল প্যারা নেই লেনেকা অনলি দেনেকা ভাই আর এখন আমরা আছি তাজমহল রোডে রিসেন্টলি আমি আঠাশ তারিখ বড় ধরনের একটা চুনা খাইতে যেতেছি আমি বুঝতে পারছি তাই আমি চিন্তা করতেছি যে আঠাশ তারিখ ঢাকার বাইরে ভাগবো নাকি ভ্লগে অ্যান্ড রংপুর বাইকার্স যারা আছেন রংপুরে যারা আছেন রংপুর জেলাতে কাইন্ডলি আমাকে আমার তো ফেসবুক নাই যদিও যদি আমাকে বা আমার টিমমেটস কাউকে যদি একটু কন্ট্যাক্ট করেন তাহলে বেটার কারণ রংপুর অনেক বড় একটা জেলা অ্যান্ড একটু ঘুরে ঘুরে দেখাই দেবে আপনাদের বাইকার্সদের নিয়ে অ্যান্ড আমরা প্ল্যানিং করতেছি যে ফেব্রুয়ারিতেই রংপুর ট্রিপটা করব বিকজ বেশি গরমে গেলে আবার পারবো না কারণ এখানে ঠান্ডাতে একবার অনেক ঠান্ডা আর গরমে অনেক গরম এখন যাইতে হবে কৃষি মার্কেট ওই সেট দেখার জন্য আছে কি না অ্যান্ড হিরো টেনের দাম এখন মেবি ফর্টি ওয়ান থেকে ফর্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে যার কাছে যেরকম অ্যান্ড যেখানে সবচেয়ে কম রেট সেখান থেকে তো নিতে হবে টাকা পয়সা মূল্য দিতে হবে তো তাই না হেলমেট চালায় ক্যামেরা একটা লাগাইলে মনে হয় আমি কোনো একটা উইয়ার্ড পারসন সব হা করে তাকাই থাকে আইসা পড়ছি এখন ঘটনা হয়েছে গল্লি এইটা না ওইটা গল্লি মনে হয় ওইটা সো যদি কিনে ফেলি তাহলে একটা ভিডিও বানাবো নে প্যারা নাই অ্যান্ড uh, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন thanks for watching this video if you like this video don't forget to share I Allah Hafiz. Love you guys. Peace.